দেখিয়াছি তাহাদের মাঝে যাহারা মঙ্গল গ্রহে চন্দ্রলোকে যাইবার পথ আবিষ্কার করিতে গিয়া নিরুদ্দেশ হইয়া যায় যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে পবন গতিকে পশ্চাতে ফেলিয়া যাহারা উড়িয়া যাইতে চায় যৌবন দেখিয়াছি তাহাদের মাঝে নব গ্রহ নক্ষত্রের সন্ধান করিতে করিতে যাহাদের নয়ন মনে নিবিয়া যায়